এই যে এখানে যদি লেখো Google top ranking Google top ranking Google top ranking লেখলে এখানে সার্ভিস দেখছো বিশ হাজার আছে এখানে কাজের প্রচুর চাহিদা আছে এখানে কিন্তু লিঙ্ক বিল্ডিংয়েও আসছে ঠিক আছে এখানে কিন্তু লিঙ্ক বিল্ডিংয়ের সার্ভিসগুলো আসছে কিন্তু এখানে লিঙ্ক বিল্ডিংয়ের সার্ভিস না শুধু Google top ranking Google top ranking website ranking Google top ranking okay Google Google top rank okay এটাতে দেখি বিশ হাজার সার্ভিস আসছে তো দেখো এখানে পঞ্চাশ ডলার চল্লিশ ডলার এরকম আসতেছে না আমি ফার্স্ট টাইম যখন আমি কাজ শুরু করি আমার সবচেয়ে এই কাজের উপর চাহিদা বেশি হয়েছিল আমি গুগল টপ র্যাঙ্কিংয়ের কাজ করছিলাম জার্মানি বায়ের মনে হয় পাঁচ ছয়টা ঠিক আছে তো এখানে যারা করতেছে এখন ফার্স্ট পেজে যে একটা সার্ভিস দিতেছে পঞ্চান্ন ডলার গুগলে কি করবে ফার্স্ট পজিশনে আইনা দিবে কদিন উইদাউট উইদিন থার্টি ডেজ তিরিশ দিনের ভিতরে এটা এনে দিবে তিনি নেবে কত পঞ্চান্ন ডলার তো পঞ্চান্ন ডলার দেখো দশটা অর্ডার পড়ে রয়েছে এটা হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং সার্ভিস একশো পঞ্চাশ ডলার এটা কয়টা কিওয়ার্ড করবে for challenge for four keyword four keyword নিয়ে কাজ করবে এটা হচ্ছে চোদ্দোটা কিওয়ার্ড নিয়ে কাজ করবে ঠিক আছে একশো পঞ্চান্ন ডলার এই সার্ভিসগুলো গুগল টপ র্যাঙ্কিংয়ের সার্ভিসগুলো প্রচুর কাজ পাওয়া যায় কিন্তু কাজ করতে করতে জীবনটা পুরো তেনা তেনা হয়ে যাবে বুঝতেছো যেমন এই গুগল ট্যাপ প্যাকিংটা করতে গেলে মিনিমাম কি কি করতে হয় আমি যদি দেখাই তোমাদেরকে গুগল ট্রান্সলেট গুগল ট্রান্সলেট আমি শুধু তো সহজগুলো শিখে গেছি এখানে অনেক কঠিন কঠিন কাজ আছে যেগুলো কাজ পাওয়া যায় কিন্তু করতে পারবা না তো মানে দুই একদিন করে তারপরে পলাইবা কবে যে এগুলা কী কাজ এত কষ্ট কিন্তু টাকা আছে বুঝছো করতে পারলে একটা বাইরে তোমাকে মনে করো সারা জীবন রাইকে নেবে একদম ফিক্সড যেমন একটা গুগল টপিংয়ের কাজ করতে গেলে তোমাদের প্রথমে কী তৈরি করতে হবে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করতে হবে ওয়েবসাইটের নামে যেমন all social media all social media account create দুই নাম্বারে করতে হবে একটা ম্যাপ ক্রিয়েট ম্যাপ ক্রিয়েট তিন নাম্বারে করতে হবে ধরো একটা business Google business set Google business business set up তারপরে হচ্ছে ওয়েবসাইটের ভিতরে যে কাজ আছে ওগুলো বাদ দেয় শুধু আমরা যেগুলো কাজ করব ধরো গুগল বিজনেস সেট হয়ে গেল একটা সাইড ম্যাপ সেট করতে হবে সাইড ম্যাপ সেট বিজনেস আলাদা সাইড ম্যাপ আলাদা ঠিক আছে পাঁচ নাম্বারে করতে হবে তোমার সোশ্যাল মিডিয়া হয়েছে সাইড ম্যাপ হয়েছে গুগল ম্যাপ হয়েছে ওকে আর করতে হবে হচ্ছে তোমার প্রতিদিন মনে করো না হলে পঞ্চাশ থেকে ষাটটা ব্যাকলিং করতে হবে প্রতিদিন এটা করতে হবে রেগুলার যেমন backlink backlink backlink daily daily করতে হবে মিনিমাম পঞ্চাশটা এক টাকার কিউআরটির উপর নির্ভর করে পঞ্চাশটা তারপরে ধরো এখানে ফ্রাম পোস্টিং আছে ফ্রাম পোস্ট ফ্রাম পোস্টিং জানি কেমন ফ্রাম পোস্ট তারপরে ধরো তোমার সাত দেই হচ্ছে ওয়েব টু পয়েন্ট জিরো করতে হবে web two point zero backlink backlink করতে হবে আট নম্বরে করতে হবে তোমার ডাইরেক্টরি সাবমিশন ঠিক আছে তারপর এভাবে যদি আমি লিখি মোটামুটি পনেরো ষোলোটা বিষয় শিখতে হবে তারপরে কিওয়ার্ড রিসার্চ তো করতেই হবে মাসবি এইগুলা সম্পূর্ণ প্যাকেজ দিতে হবে এগুলো করার পর তারপরে ধরো ব্লগ পোস্টিং যেমন blog posting blog post posting তারপরে নয় নাম্বার হচ্ছে article writing article article article okay article article writing করতে হবে তারপরে দশ নাম্বারে করতে হবে ফোরাম পোস্টিং গেছে আর্টিকেল রাইটিং গেছে ব্লগ পোস্টিং গেছে আর্টিকেল রাইটিং গেছে তারপরে করতে হবে commenting commenting website commenting website commenting বিভিন্ন ওয়েবসাইটে কমেন্টিং সাইটে করতে হবে এগারো নাম্বারে করতে হবে আরও এরকম অনেক কিছু আছে যেমন ডাইরেক্টরি সাবমিশন আছে তারপরে হচ্ছে তোমার একটা যেন কি বলা হয় একটা ইনফোগ্রাফি লিঙ্ক বিল্ডিং করতে হবে info info graphy graphy link building link building এগুলো কন্টিনিউ করতে হবে লিঙ্ক বিল্ডিং ঠিক আছে এই গেল দশ এগারোটা গেল ঠিক আছে তারপরে তো আরও কাজ আছে সেগুলো বাদই দিলাম তারপরে হচ্ছে তোমার অ্যানকট টেক্সট করতে হবে এগুলো তো কোনোদিন নামই শুনো নাই ভালোভাবে অ্যানকর টেক্স অ্যানকর কর অ্যানকর অ্যানকর টেক্স এমনি লিখে দিলাম একটা ঠিক আছে অ্যানকর টেক্স এগুলো করতে হবে তো আরও আছে আরও মোটামুটি অনেকগুলো জিনিস আছে সেগুলো করলে এগুলো এগুলো সবগুলো বাদ দিলাম এগুলো একবার করে করলেও সমস্যা নেই যত করবেন তত আপনার হেল্প হবে তো মোটামুটি এগুলো যদি আমি বাদও দেই এগুলো একবার করলেন সমস্যা নাই তারপরে এটা করতে হবে আপনাকে ডেলি মাস বি পঞ্চাশটা একটা করে ব্যাকলিং ওহো আবার প্রোফাইল ব্যাকলিং আছে তো এই কাজটা সম্পূর্ণ একটা প্যাকেজে যদি আপনি এক মাস কাজ করেন তারপরে আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে ওয়েবসাইটটা কয় নাম্বার পজিশনে আসতে পারে সেটা আপনার কাজের উপর নির্ভর করবে ধরেন আপনার ওইখানে তার ওয়েবসাইটের ভিতরে কতটা স্ট্রং কতটা স্ট্রং তিনি আর্টিকেল লেখছে কতটা কতটা মানে একজ্যাক্ট তিনি কিওয়ার্ডগুলো বসাইছে সেটার উপর বেস করে তার ওয়েবসাইটটা র্যাঙ্কিং আসবে এত সহজ না এটা করা কিন্তু এই ফুল সার্ভিসটা দিয়া তারপরে গ্যারান্টি দিতে পারবো না যে এই এক মাসের ভিতরে আসবে এটা হচ্ছে মিনিমাম অ্যাজ রেজাল্ট আনতে গেলে আপনাকে মাসবি ছয় মাস অপেক্ষা করতে হবে একটা মিনিমাম রেজাল্ট আনতে তো ধরেন কোনো একটা পেজে শো করবে কিন্তু বায়াররা সর্বোচ্চ বলে যে এক থেকে তিন নাম্বার অথবা চার নাম্বার থেকে দশ নাম্বার পর্যন্ত সর্বোচ্চ যদি হয় দশ নাম্বার পেজ পর্যন্ত আপনি এটা নিয়ে আসতে পারেন দশ নাম্বার পেজটা কি একটু আমি দেখাই ধরেন আমি এগুলো সব কেটে দিই ধরেন আমি একটা ওয়েবসাইট আমাদের পেজে যাই ধরেন এটা হচ্ছে আমার একটা পেজ ধরেন আমি সার দিলাম best card best card best car লিখে যখন সার্চ করলাম বা buy the best car all the best car আমি কিনবো যদি একটা ফোন কেনা দরকার হয় তাহলে লিখবো যে বেস্ট ফোন কোনটা তাহলে যেমন লিখতে পারি best phone best mobile mobile from price in Bangladesh অথবা অল ইন্ডিয়া দিতে পারি ঠিক আছে আরও অনেক কিছু দিতে পারি তো এখানে এই যে আমরা ফার্স্টে যখন একটা মানুষ সার্চ করবে এই কিওয়ার্ডটা দিয়ে তো এই কিওয়ার্ডটা দেখে যখন সার্চ করবে তখন কয়টা কয় পেজ নাম্বারে যাবে প্রথমটা দেখবে দেখার পরে দ্বিতীয়টা দেখবে তৃতীয়টা দেখবে যদি না পায় প্রথম পেজটা মোটামুটি স্কল করে চলে যাবে প্রথম স্কল করবে করে হয়তো সর্বোচ্চ তিন নাম্বার থেকে দুই মানে এই তিন নাম্বার পর্যন্ত আসবে সর্বোচ্চ তারপরে কিছু মানুষ মনে করেন এখানে ফার্স্ট পেজে মনে করেন একশো জনের মেয়েদের ধরেন নব্বই পার্সেন্ট আসবে সেকেন্ড সেকেন্ডে আসবে মনে করেন তিরিশ পার্সেন্ট এটাতে আসবে হচ্ছে দশ পার্সেন্ট এটাতে আরও কমে আসবে এরকম আসতে থাকে এই যে প্রতিটা পেজ এটা হলো একটা করে পেজ এখানে দশটা করে সার্চ শো করতেছে এই দশটা করে ওরা বলতে পারে যে প্রথম পেজে আমাকে শো করে দাও প্রথম দুই থেকে পাঁচ নাম্বার অথবা প্রথম দুই থেকে তিন নাম্বার পেজ পর্যন্ত আমার এই ওয়েবসাইটটা বা আমার এটা যেন শো করে তাহলে কি হবে তাহলে কিন্তু আরেকটা ইনকাম জেনারেট করতে পারে কম বেশি একটা এখান থেকে একটা ট্রাফিক আসলে ধরেন আমি একটা ওয়ে ওয়েবসাইটে গেলাম ধরেন এই মোবাইল ফোনের একটা ওয়েবসাইটে গেলাম তো আমি দেখতে পারবো এই মোবাইল ফোনে এটা এটা মেবি ই সিস্টেম তো আমি একটু দেখাবো সমস্যা নেই সবই দেখাবো তো এই ধরনের ওয়েবসাইটগুলোতে কত পরিমাণ ভিজিটর যায় সেগুলো আমরা সব কিছু অ্যানালাইটিস করতে পারবো তার কিওয়ার্ড আপনার প্রতিযোগী বা কম্পিটিটর যারা আছে তাদের কোনগুলো কিওয়ার্ড ইউজ করছে তারা তাদের ব্যাকলিং কত আছে ধরেন একটা আপনি যদি গুগল অ্যাড ক্যাম্পেইন রান করেন পার ক্লিকে কারো কারো এক ডলারও চলে যাবে ধরেন একটা বেস্ট কার লিখছেন বেস্ট কার ধরেন আমি বেস্ট কার লেখলাম ধরেন এই কোড এই কারের সিপিসি কত বা এই এই কিওয়ার্ডের সিপিসি কত এই এখন আপনার এখানে একটা অ্যাড চলতেছে এই অ্যাডটা এখান থেকে আমি অ্যাডটা দেখাইতে পারি কিনা একটু দেখি আমি আবার যাই আমি এখান থেকে আমারটা শো নাও করতে পারে ওকে যেমন লিখিতে পারি বেস্ট কার বেস্ট কার এটা হচ্ছে গুগল ম্যাপ দেখেন কি কি এখানে শো করতে পারে অনেক কিছু আছে যেমন ফার্স্টে গুগল ম্যাপটা শো করতেছে ঠিক আছে গুগল ম্যাপ এখানে অনেকজন আছে যারা গুগল ম্যাপগুলো দিয়ে এখান থেকে লোক নিতেছে লোক ভিজিটর যাওয়ার অনেকগুলো দাপ আছে অনেকগুলো দাপ যেটা বলে শেষ করা যাবে না দেখেন তারপরে কি ভিডিও থেকে আসতেছে তার মানে আমি একটা জিনিস বাদ দিছি এখানে দেখেন পাঁচটা ছয়টা জিনিস আছে যেমন প্রথম আছে ইমেজ ইমেজ থেকে আপনার ভিজিটর যাইতে পারে ইমেজগুলো কোথা থেকে শো করে এগুলো গুগল মাই বিজনেস থেকে শো করতে পারে গুগল সাইট থেকে শো করতে পারে সোশ্যাল মিডিয়া থেকে শো করতে পারে লিঙ্ক বিল্ডিং থেকে শো করতে পারে অথবা ওয়েবসাইটের ইমেজ থেকেও শো করতে পারে এটা সম্পূর্ণ গুগলের উপর নির্ভরশীল তো ইমেজগুলো এসি করে নিতে হবে মাসবি তাহলে ওই কিওয়ার্ডের উপর ফোকাস করলে আপনার ওই ইমেজটা আসতে পারে ধরেন ভিডিও এখানে ভিডিও একটা ইউটিউবের ভিডিও দিয়ে ধরেন একটা কিওয়ার্ড আপনাকে ফোকাস করতে হবে ধরেন এখানে একটা কিওয়ার্ড লিখতে পারেন বেস্ট কার দেখেন অড ডেসক্রিপশনের ভিতরে লেখা আছে বেস্ট কার আমাকে গুগল সেটা বুঝাইতেছে এই এই ইউটিউবের ভিতরে বা এই ভিডিওর ভিতরে এই ডেসক্রিপশনের ভিতরে একটা তোমার কিওয়ার্ডটা আছে বিদায় তোমার এখানে শো করতেছে সার্চে শো করতেছে ধরেন যদি এটা যদি না লেখতাম অন্য একটা কিওয়ার্ড লেখতাম তাহলে হয়তো আইতে পারতো না ঠিক আছে এখানে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার ট্রাফিক অনেক বেশি পরিমাণ পেতে পারেন তারপরে ধরেন ম্যাপ ম্যাপ থেকেও আসতে পারে আরও অনেক সিস্টেম আছে সেখান থেকেও আসে ধরেন এই যে আমার আমি যদি আমার নামটা দেখাই ধরেন আমার নাম হচ্ছে আমি তো আর আমার তো ওইরকম করে বাংলাদেশের মানুষ চিনে না ঠিক আছে আমার দেখেন দুই একটা শো করবে আমার নামে যেহেতু এখন আমি ওয়েবসাইট খুলি নাই ফ্রিলান্সার রাজু লেখলাম দেখেন প্রথমে আমার ম্যাপটা চলে আসছে ঠিক আছে এই যে তো এখানে ম্যাপ চলে আসছে এই যে আমার নাম্বার দেখেন লাস্টের তেষট্টি আমি যদি যাই ম্যাপটাতে ক্লিক করে দেখি কার ছবিগুলো আসে এই যে দেখছেন আমার লোকেশন আসছে এবার নিচের দিকে আসি এটা হচ্ছে আমার এক ছোটো ভাই এটা রিভিউ দিছে শাওন তারপরে সাদিক হোসাইন তারপরে মনিরুল ইসলাম এটা হচ্ছে আমার নাম্বার তো আমি দেখি ডাইরেকশনে যাই দেখেন <laughs> আমার এখান থেকে এটা হচ্ছে আমার ম্যাপ এটা হচ্ছে আমার ম্যাপ এটা আমার ফোন নাম্বার এখানে দেখেন লেখা আছে বাপু ঠিক আছে এটা হচ্ছে ম্যাপ তো এখান থেকে কিন্তু আমি ট্রাফিক পেতে পারি কেউ কেউ আছে ম্যাপ দেখে ম্যাপেও সার্চ করে ম্যাপ সার্চ করে ঠিক আছে ধরেন একটা নাম দিয়ে কিন্তু আরও বাংলাদেশে কি আমার আমি কি একাই আছি আরও বাংলাদেশে হাজার হাজার রাজু আছে ঠিক আছে এই দুইটা ম্যাপে ম্যাপে কিন্তু আমার এখানে শো করতেছে ঠিক আছে কিন্তু তাদের নাম শো করলো না এখানে ফেসবুক পেজ আছে এখানে আমার ভিডিওগুলো শো করতেছে ফার্স্টে দেখেন আমি ভিডিওর ভিতরে ফার্স্টে লাগাইছি কি ধরেন এটা আমার ইউটিউব চ্যানেল ফিলান্সার রাজু লেখছে এই যে দেখেন ডেসক্রিপশনে ফ্রিলান্সার রাজু আছে সেই জন্য আমার ভিডিওটা এখানে শো করতেছে আর অনেক কিছু থাকতে পারে ধরেন এবার আমি ভিডিওতে যদি যাই আমার ভিডিওগুলো দেখেন এখান থেকে শো করতেছে ভিডিও প্রথমে আমারটা তারপরে হয়তো এই যে এটা আমার এখানে আমার ইউটিউবটা শো করতেছে ফুল ইউটিউব তারপরে দুই একটা মাঝখানে অন্য রাজু ঢুকতেও পারে ঠিক আছে তারপরে আমার ভিডিওগুলো সবগুলো ঠিক আছে যেখানে আমি আমার নামটা বসেছি সেখানে আমার ভিডিওগুলো শো করবে তো এখানে আমার ইমেজ যাই এখানে ইমেজে হয়তো আমি পিছিয়ে থাকতে পারি ধরেন এখানে আমি প্রথম সিরিয়ালে নাই আবার দ্বিতীয় সিরিয়ালে আমি এখানে চলে আসে আমার একটা ইউটিউবের ব্যানার তাহলে আমি বলতে পারবো না আমি কিন্তু বলি নাই যে আমার ইউটিউবের ব্যানারটা এখানে শো করাও এখানে চলে আসে আবার এখানে আমার একটা ফুল ছবি চলে আসছে আবার আদনান আমার ভিডিওর ভিতরে আদনানের ছবিটা দিয়ে দিয়েছিলাম আদনানের ছবিটাই করছে আমার এখানে থামলেনটা শো করতেছে আরও আছে এখানে একটা রাজু আছে আমার এক আমাদের ব্যাসের তো এখানে আরও আছে অনেক তো আপনি কখনোই বলতে পারবেন না যে আপনার ভিডিওতে ভিডিওতে বা আপনার যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন সেই কিওয়ার্ডটা কোনটা শো করবে এটা বলা যাবে না কিন্তু আপনাকে মাসবি কাজ করতে হবে এই সম্পূর্ণ প্যাকেজ আপনি নিতে গেলে আপনি কাজ করে শেষ করতে পারবেন আপনি কাজ করতেই হবে প্রতিদিন যদি আপনি পঞ্চাশটা করে ব্যাকলিং করেন তাহলে আপনার প্রতিদিনের একটা করে পঞ্চাশটা ব্যাকলিং করতে গেলে আপনি মোটামুটি মানে ষাটটা ব্যাকলিং করলে আপনি দশ ডলার পাইতেছেন তাহলে আপনি পঞ্চাশ ডলার দিয়ে যদি এক মাস ব্যাকলিং করেন সাড়ে পাঁচশো ছয়শো ব্যাকলিং করে যদি আপনি পঞ্চাশ ডলার নেন তাহলে অবস্থা কী হয়ে যাইতেছে ধরেন একটা অপটিমাইজ মাই বিজনেস এগুলা আমরা গুগল টপ র্যাঙ্কিংয়ের কাজও দেখবো আপনি চাইলে যদি কাজ খুবই করার দরকার থাকে যে আমার কাজ বেশি করব আমার ইনকাম দরকার আমি চাই না বইসা থাকবো ঠিক আছে আপনি যদি খুবই স্ট্রং থাকেন আপনার এই দিকে তাহলে আপনি কাজ করতে পারেন তাহলে আমি গুগল টপ কাজটা শিখে দেবো ফুল আর যদি বলেন যে না আমি শর্ট কাজগুলো করব বেশি পরিশ্রম করব না জাস্ট একটা লিমিট থাকবে যে এতটা থেকে এত টাকা পর্যন্ত কাজ করবেন বিনিময়ে এত টাকা নিয়ে যাবেন তাহলে শেষ ঝামেলা শেষ তাহলে ওয়ার সাইট র্যাঙ্ক করলো কি না বা ওয়ার সাইট কোথায় গেল হারায় গেল না খুঁজে পাওয়া যাইতেছে না সেটা দেখার কোনো বিষয় নাই তো এবার দেখেন এই সাইডে গুগল ম্যাপের কিন্তু প্রচুর কাজ পাওয়া যায় কিন্তু বড় বড় বাজেটে কাজ পাওয়া যায় কিন্তু এগুলা আপনি যখন কাজ নেবেন তখন অবশ্য বাইরকে বলতে হবে যে এসিওর কাজে কখনো গ্যারান্টি দেওয়া যায় না এই একটা আছে তিনশো ডলার করে নিতেছে আমার সার্ভিস ছিল তিনশো ডলার করে নিতাম কিন্তু আমি এখন ওইটা স্টপ করে দিয়েছি অর্ডার পড়লে ঝামেলা কারণ এমনিতে আমার ক্যান্সেলেশন রেট কমে গেছে মানে অনেকটা কমে গেছে মোটামুটি আমার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো কাজ ক্যান্সেল হয়ে গেছে কালকে একটা ক্যান্সেল করছি তো এভাবে আসলে সমস্যা তো আপনি একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করেন তাহলে হয়ে যাবে দেখেন এক মাসে এটা পঁয়ত্রিশ ডলার নিতেছে কিন্তু কাজ করে শেষ করতে পারবে না গুগলটা আপনাকে একটা অর্ডার চলতেছে আবার দেখেন স্ট্যান্ডার্ড প্যাকেজ কয়টা কিওয়ার্ড নিয়ে কাজ করবে সেটা একশো আশি ডলার বড় বড় প্যাকেজ তিনশো ষাট ডলার বিশটা কিওয়ার্ড নিয়ে কাজ করবে কিন্তু তারা কিন্তু এগুলো বলছে ঠিকই কিন্তু তারা গ্যারান্টি দিবে না তো আপনি চাইলে এভাবে বাইরকে বলে নিতে পারেন দেখো আমি সার্ভিসগুলো দিচ্ছি তুমি নিতে পারো তোমার এতগুলো কিওয়ার্ড নিয়ে কাজ করব ফার্স্ট পজিশনে গ্যারান্টি আমি দিব কিন্তু সেটা কিন্তু আমি এক মাসে হবে না কিন্তু আবার আপনাকে এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যদি তার ওয়েবসাইটটা অলরেডি ধরেন ফার্স্ট পজিশনে আছে ঠিক আছে ফার্স্ট পজিশনে আছে আপনি যদি ওইটা যদি চান ওইটা টিকে রাখতে ধরেন যদি আপনি একটা অ্যাড ক্যাম্পেইন রান করেন একটা কিওয়ার্ডের জন্য আপনাকে পার ক্লিকের জন্য এক ডলার করে পৌঁছাইতে পারে যদি মানে তিনি ডেলি যদি দশ হাজার ভিজিটর ঢুকে তার মানে হিসাব করেন আপনাকে কত টাকা চাইতেছে এই ভিজিটরের পিছনে বাইরের কত টাকা খরচ হইতেছে আবার যখন অ্যাডটা বন্ধ করে দিবে গুগলকে টাকা দেওয়া বন্ধ করে দিবে সাথে সাথে বিজ্ঞাপনটা টোটালি স্টপ হয়ে যাবে কোনো প্রকার ট্রাফিক ঢুকবে না আর যদি আমাদের দিয়ে এসিও করা যদি গুগল ফার্স্ট পৃষ্ঠায় নিতে পারে সেটা না সর্বনিম্ন যদি ফার্স্ট পজিশনে থাকে সেটা মিনিমাম ছয় মাস পর্যন্ত থাকবে ছয় মাসে ফার্স্ট পজিশন থাকলে তাকে কোনো প্রকার টাকা দিতে হবে না কিন্তু নিয়মিত কাজ চালায় যেতে হবে যেমন একটা সেলারকে হয়তো পঞ্চাশ ডলার একশো ডলার দুশো ডলার দিয়ে কাজ করাইতে হবে কিন্তু তিনি যদি গুগলকে পে করতে চায় তার মানে মাসে প্রায় পাঁচ থেকে সাত হাজার ডলার প্লাস শুধু এসিও করার জন্য দিতে হবে সেখানে এক দেড়শো ডলার তো এটা সাময়িক ব্যাপার মানে একটা সিম্পল বিষয় তো যাই হোক আমরা অনেক কথা বললাম এবার আমরা একটা কাজ শিখবো সেটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক এবং গুগল আমরা গুগলের জন্য সরি ওয়েবসাইটের জন্য ব্যাকলিং তৈরি করব। মানে লিঙ্ক বিল্ডিং করব। আপনি যদি প্রোফাইল ব্যাকলিং লেখেন প্রোফাইল ব্যাকলিং ব্যাকলিং একটু আমি সার্চ করি আপনাদের দেখানোর জন্য দেখেন মাত্র সার্ভিস আছে এখানে অ্যাভেলেবল একশো সরি সতেরোশো চুয়ান্নটা অ্যাভেলেবল সার্ভিস আছে আপনি যদি অনলাইনটা দেখেন এখানে শুধু অ্যাক্টিভ থাকা পর্যন্ত আপনার অবস্থা মাত্র দুইশো সার্ভিস আছে এখানে দেখেন মাত্র দুইশো তিরিশটা সার্ভিস অ্যাভেলেবেল আছে শুধু প্রোফাইল ব্যাকলিংয়ের বলেন যে কাজ কি পাওয়া যাবে তাহলে ওরা কি করতেছে এখানে দেখেন তিনশো ষোলোটা কাজ করছে কি করে কাজটা কি কাজটা দেখেন পাঁচটা অর্ডার এখন রানিং আছে কি করবে তিনি এত থেকে এতটু website okay I will do create এত পিয়ার এত ডিএ প্রোফাইল মানে কি লিখছে do follow backlink link from high authority DA PA okay এখানে উল্লেখ করে নাই তিনি কতটা লিঙ্ক বিল্ডিং বা প্রোফাইল ব্যাকলিং করবে কিছু উল্লেখ করে নাই তিনি নেবে পাঁচ ডলার ওকে তারপরে দশ ডলার তারপরে পনেরো ডলার ওকে ভালো কথা তিনি আসছে কত সালে তিনি আসছে আঠারোর দিকে আঠারোর দিকে আসছে লেভেল টু টোটাল কাজ করছে তিনি চারশো তেষট্টিটা অনেক পুরাতন সেলার ধরতে গেলে কিন্তু তার কাজে হচ্ছে দেখেন সবগুলো প্রোফাইল ব্যাকলিংয়েরই কাজই করতেছে আর কোনো কাজ নাই বাংলাদেশি সেলার একটা বাংলাদেশি ছেলে এই কাজটা করতেছে তো এবার এবার হচ্ছে এটা আমি কেটে দিলাম ধরেন আমি প্রোফাইল ব্যাকলিংয়ের গোলা কিন্তু আমি দেখতেছি এখন ধরেন এই একটা মেয়ে মেয়ে মাসের আইডি এমনিতেই কাজ বেশি পায় ওকে এটা মেয়ে না ছেলে কে জানে ওকে মেয়ে সাতটা কাজ এখন রানিং আছে তিনি কি করবে তিরিশটা হাই সোশ্যাল মিডিয়া প্রোফাইল করবে তিরিশটা সোশ্যাল মিডিয়াতে প্রোফাইল করবে বিনিময় তিনি নিতেছে হচ্ছে কত পাঁচ ডলার তিরিশটা করতে তার সর্বোচ্চ আমাদের আমরা যদি করি এটা আমাদের সর্বোচ্চ বিশ মিনিট লাগবে বিশ মিনিট তিরিশটা ব্যাকলিং করতে পাঁচশো টাকা তিরিশ মিনিট কাজ করে যদি আপনি পাঁচশো টাকা ইনকাম করেন সমস্যা আছে কোনো সমস্যা নাই ধরেন তিনশো যদি ব্যাকলিং করেন চার হাজার টাকা তিনশো ব্যাকলিং করতে আপনার তিন দিন যাক তিন দিনে যদি চার হাজার টাকা কামাই করেন অনেক টাকা সাতটা অর্ডার রানিং আছে আসছে কততে উনিশে আসছে আটশো নব্বইটা আটশো নয়টা কাজ করে ফেলছে শুধু রিভিউ পাইছে এটা মেবি ইন্ডিয়ান নাকি বাংলাদেশ ওকে বাংলাদেশ দেখেন শুধু backlink high quality authority profile backlink কাজ করে ডু ফলো ব্যাকলিংয়ের কাজই করতেছে তার সম্পূর্ণ সার্ভিসটা তার টোটাল সার্ভিসটা হচ্ছে ব্যাকলিংয়ের এসিওর e কাজ আর এসিওর মার্কেটের কী যে চাহিদা সেটা বলে আসলে শেষ করা যাবে না আমি অনেকক্ষণ ধরে এই মানে কথা বলতেছি এসিওর এত কথা বলি না ক্লাসের ভিতরে কারণ এসিওর চাহিদাটা অনেকটা বেশি আমাদের স্টুডেন্টরা খুব একটা ওই সহজ কাজগুলো করে এগুলো কাজ করতে একটু টাফ আছে যদি আপনারা প্রথম থেকে প্র্যাকটিস না করেন তাহলে লাস্টের দিকে যায় যখন কাজটা পাবেন তখন কিন্তু ঝামেলায় পড়বেন মাসবি যেমন ওই যে শ্রাবণ ডে আমি কাজটা দিছিলাম পরে লাস্টের দিকে শিখছে ক্লাসের ওই কাজটা করছে কিন্তু ওর ফার্স্টের দিক টাইমে ও কিন্তু বুঝতে পারে না কিছুই তো অবশ্যই এই কাজটার চাহিদা আছে মানে আমাদের কাছে ওখানে অনেকজন আছে যারা কাজ করাইতে লোক পায় না লোক পায় না কাজ মানে করাবে যে এরকম লোক নাই আমার অনেক মানুষ আছে যারা এই এসির কাজ দেওয়ার খুঁজে মানুষ পায় না ঠিক আছে তো এই কাজটা যদি শিখতে পারেন তাহলে মোটামুটি কাজ করতে পারবেন শুধু আপনি যদি বলেন যে না আমি শুধু এসি নিয়ে কাজ করতে পারবো সমস্যা নাই করতে পারেন উনিশে আসছে চারশো কাজ করে ফেলছে অনেক কাজ করছে তো ধরেন একটা কিওয়ার্ড আমি দেখালাম একটা কাজ আর সবগুলো কাজ মোটামুটি সেমই যেখানে এখানে বলা আছে authority backlink manually backlink SEO backlink do follow backlink contextual backlink high quality backlink SEO do follow backlink এগুলো সবগুলো একটা কাজ এগুলো হচ্ছে ব্যাকলিংয়ের কাজ একটু ভিন্নতা আছে আমরা একসাথে দুইটা শিখবো তারপরেও আরেকটা দেখাই এই একটা কিওয়ার্ড দেখাইলাম আরেকটা যদি আপনারা দেখেন link building link building okay link building লেখা যদি সার্চ করেন দেখেন তিন হাজার সার্ভিস আছে মোটামুটি অনেক কিন্তু সার্ভিস বেড়ে গেল কিন্তু এখানে যারা কাজ করে এখানে দেখেন ডিমান্ড বলে দিছে পঁচিশ ডলার পঁচিশ ডলার থেকে একশো পনেরো ডলার একশো পনেরো ডলার থেকে তিনশো পনেরো ডলার এটা ফাইবার সাজেস্ট করতেছে আর দেখেন এখানে কাজ টপ রিলেটেড সেলার হয়েছে কিন্তু এখানে সবগুলো টপ রিলেটেড সবগুলো টপ রিলেটেড তো এবার দেখাই এখানে তিনি কি কাজ করে এটা হচ্ছে বাইরের লোক আর আপনারা জানেন দেখেন এখানে কতগুলো কাজ আষট্টিটা কাজ করে রয়েছে একশো পঁচানব্বই ডলার করে টাকা তো সব ওরাই নিয়ে যেতেছে গা ওরাই অর্ডার করে সব এগুলো নিয়ে যেতেছে গা এখানে দেখছেন আপনি যদি হিসাব করেন একটু ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেটার কুলেটার ওকে ক্যালকুলেটার লিখে যদি আমি সার্চ করি এবার এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা একটু বুঝেন ব্যাপারটা কি সাতষট্টিটা কাজ চলতেছে ওকে সাতষট্টি গুণন হচ্ছে কত ডলার করে নিচ্ছে একশো পঁচানব্বই ডলার একশো পঁচানব্বই ডলার তার মানে এখানে তেরোশো সরি তেরো হাজার ডলার কাজ চলতেছে ওকে তেরো হাজার যদি আমরা গুণন করি বাংলা টাকায় পঁচাশি টাকা তার মানে প্রায় একক দশক শতক হাজার উজুক লক্ষ নিযুক্ত এটাতে হয় হচ্ছে হাজার এগারো লক্ষ টাকার মতো কাজ চলতেছে এখন আই থিঙ্ক আরও বেশি হতে পারে তাই তো ওকে এটা হচ্ছে হাজারের গড় হাজার দশ হাজার ওকে এগারো লাখ টাকার কাজ চলতেছে তো এবার দেখেন তিনি একটা সার্ভিস থেকে তার এখন রানিং আছে এগারো লাখ টাকা তিনি কাজ করতেছে কত সাল থেকে বারো সাল থেকে তার মানে বুঝেন একটা লোক বারো সাল থেকে কেরিয়ার এখানে বিল্ডিং মানে বিল্ড আপ করছে একদিনে করে নাই তার সবগুলো সার্ভিস দেখেন টোটাল কত কাজ করছে তিন মানে তিন হাজার সাতশো তিয়াত্তরটা শুধু রিভিউ পাইছে তাহলে বুঝতে হবে আপনাকে এসিওর কাজটা কোন জায়গায় আছে আর এসিওর কাজটা একটা ওয়েবসাইটের বা একটা যে কোনো একটা ওয়েবসাইটের আপনাকে সারা জীবন করাতে হবে আপনি যদি ভালো সার্ভিস দেন আপনাকে আপনাকে কাজ দিবে মাস্ট বি কারণ তার কাজটা করতেই হবে ভালো লোকের দরকার ঠিক আছে দেখেন আর ডিমান্ডগুলো দেখেন পঞ্চান্ন ডলার নব্বই ডলার তিনশো ডলার পঁচানব্বই ডলার তিনশো আশি ডলার পঁচাশি মানে পাঁচচল্লিশ ডলার পাঁচচল্লিশ চারশো এটা মনে হয় বাঙালি একটু দেখি তো চেহারা চেহারা আটটা কাজ রানিং আছে পাঁচচল্লিশ ডলার করে বেসিক প্যাকেজ টপ লিটেড আঠারো থেকে আসছে কোন দেশি ইন্ডিয়ান তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন এবার আমরা কাজে যাই আরও আছে আপনি প্রতিটা কাজে শিখতে পারবেন গুগল টপ র্যাঙ্কিং দিয়েছি লিঙ্ক বিল্ডিং দেখালাম আপনি যদি ওয়েব টু পয়েন্ট জিরো দেখান web two point zero two point zero backlink দেখেন কাজের অভাব নাই আপনি কোন কাজটা শিখবেন সেই কাজের উপরই কাজ আছে দেখেন ওয়েব টু পয়েন্ট জিরোর এগারোশো পঁচাত্তরটা সার্ভিস আছে অনলাইন যদি দেখেন কত পাবেন পঁচাত্তরটা একশো তো কিছু বলার নাই আর কাজ কিন্তু সবাই করতেছে তো তারপরে আপনি ফোরাম পোস্টিং দিতে পারেন আর্টিকেল রাইটিং দেখতে পারেন আপনার ইচ্ছা আমরা শুধু করব একটা দুইটা কাজই শিখবো আমরা দুইটা কাজ দিয়ে আমরা মোটামুটি চাইলে আমরা সাতটা আটটা গিফট পাবলিশ করতে পারবো তা আমরা যেহেতু প্রোফাইল ব্যাকলিংয়ের কাজ শিখবো আমরা প্রোফাইল ব্যাকলিংটাই দেখি প্রোফাইল ব্যাকলিং অথবা লিঙ্ক বিল্ডিং ঠিক আছে আপনারা দুইটার একটা সার্চ করতে পারেন ফর্ম পোস্টিং আছে আর অনেক কিছু আছে ডাইরেক্টরি সাবমিশন আপনি এসিওর যতগুলো আমি কথা বলছি ওইখানে সবগুলোর কাজ এখানে আছে আপনি ম্যাপ তৈরি করতে পারবেন ঠিক আছে ম্যাপ তৈরি করার উপর কাজ আছে গুগল সাইট ম্যাপ তৈরি করবেন কাজ আছে একটা ওয়েবসাইটের মানে অপটিমাইজ করে দিবেন সমস্ত ওয়েবসাইটটা এসিও করে দিবেন সেটার উপরে কাজ আছে এসিওর কাজের কোনো শেষ নাই তো যতদিন সার্চ ইঞ্জিন আছে ততদিন এসিও আছে তো যাই হোক এবার দেখেন তিনি কি করবে দুইশো প্রোফাইল ব্যাকলিং করবে কত ডলার দুশো প্রোফাইল ব্যাকলিং করবে নেবে হচ্ছে পাঁচ ডলার তিরিশটা করবে ওকে তিরিশটা একশোটা আর হচ্ছে দুশোটা দুশোটা তিরিশ ডলার ওকে আমরাও এরকম একটা সার্ভিস দিব আরও কিছু দেখি এখানে কি করবে পঞ্চাশ ডলার করে নিচ্ছে একশোটা ব্যাকলিং পঞ্চাশটা ব্যাকলিং পঞ্চাশ ডলারে কত ব্যাকলিং একশো ব্যাকলিং একশোটা মোটামুটি একদিন লাগবে কাজটা করতে আমরা যদিও আমরা অলস তো এতটি manually link building do follow profile backlink high DA okay TF DR white hat okay মেথডটা ঠিক আছে চলবে আসছে কততে দুই হাজার বিশে আসছে লেভেল টু হয়ে গেছে গা মানে কয়টা কাজ করছে লেভেল টু হয়ে গেছে গা তো যাই হোক আমরা এবার কাজে চলে যাই এগুলো সব আমি কেটে দিলাম ওকে এবার আমার কাছে কিছু লিস্ট আছে এখানে এখানে মোটামুটি আপনি এই কয়টা কাজ এই কয়টা লিঙ্ক বিল্ডিং দিয়ে মোটামুটি কাজ সেরে ফেলতে পারবেন এগুলো সব হলো পেড লিঙ্ক বিল্ডিং আরও যদি লাগে আমার কাছে আরও দশ বিশ হাজারের মতো লিঙ্ক বিল্ডিং সাইট আছে সমস্যা নেই চালাই দেবো এখানে তিনশো আঠারোটা আছে সেম সাইট কোনো পার্থক্য নাই কিন্তু ইউআরএল আলাদা এগুলো ব্যাকলিংয়ের কাজে খুবই হেল্প করে তো এই একটা গেল এখানে মোটামুটি তিনশো এখানে আছে সাড়ে সাতশো মানে সাতশো প্লাস আপনি যদি দেখেন সাইড নেওয়ার কারো কোনো সমস্যা হওয়ার কথা না ব্যাকলিংয়ের সাইড নিয়ে যে আমার এই প্রবলেমটা হবে ধরেন এখানে সাইটের লিঙ্ক দেওয়া আছে তো এখানে দেখেন অভাব নাই ডু ফলো ব্যাকলিং এগুলো সবগুলা do follow backlink do follow একলি দেখেন আপনি নেক্সট করবেন আরও দেখতে পারবেন উনিশটা পেজ আছে চল্লিশটা এখানে আছে ওকে এরকম করে আপনি দেখে দেখে শেষ করতে পারবেন না দেখেন অভাব নাই আপনি কয়টা লাগবে আপনার দুই আইসি এবার তিনে যাই যদি আরও বেরোবে তো আশা করি আমি শীতটা আপনাকে দিয়ে দিব আমি এখনই দিয়ে দিব সমস্যা নাই এই শ্রাবণ তোমার কাছে লিঙ্কটা কি আছে হ্যালো সরি শেয়ারিং অ্যাভেলেবল এই মাসে বলে কি ওকে এটা ওকে আমি জুমের চ্যাট বক্সে দিয়ে দিলাম লিঙ্কটা সুন্দর করে নিজের কাছে রেখে দাও যত্ন সহকারে জুমের চ্যাট বক্সে দিয়ে দিছি ওকে এবার আমরা কাজটা শুরু করি ধরেন আমি একটা প্রোডাক্ট নিব এখন বা একটা সাইট নিব এর আপনাকে হয়তো একটা প্রোডাক্ট দিতে পারে ধরেন আমি চলে যাব ওকে একটা অ্যামাজনের একটা প্রোডাক্ট নিয়ে যাই অথবা কারের একটা ওয়েবসাইটে যাই কার কার এটাতেই যাই আমি এটা হচ্ছে একটা ওয়েবসাইট কারের অনেক কিছু আছে এটা অন্য ভাষা একটা আছে স্প্যানিশ ভাষা মেবি এটা আমার লাগবে না আমি বাংলা ভাষা দেখি পাই কোনো কোন সাইটে যাওয়া যায় ওকে আমাদেরটাই যাই আপনাকে বায়ার কি কি দিবে সেটা আমি আগে লিখে দিব ধরেন সাইটটা আমাদের স্পিডটা মনে কমে গেছে আমাদের ওয়েবসাইটের স্পিড বাড়ায় লাগতো ওকে থাক আমারই নেট প্রবলেম না সমস্যা ওকে আমি একটা ডক ফাইল নিলাম এটা এরকমই থাক সাদা হয়েছে কেন ওকে এটা ধরেন আমাদের একটা এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আমার বায়ার এরকম একটা ওয়েবসাইট দিতে পারে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিবে আমাদেরকে ধরেন একটা লিঙ্ক দিছে বলবে যেটা হচ্ছে লিঙ্ক কিওয়ার্ড দিবে কিওয়ার্ড কিওয়ার্ড দিতে পারে অনেকগুলো যেমন আমি এখানে দিতে পারি best institute institute in Bangladesh এরকম অনেক কিওয়ার্ড দিতে পারে ধরেন কিওয়ার্ড দিতে পারে এই একটা কিওয়ার্ড দিল আবার দ্বিতীয়টা দিতে পারে ধরেন বেস্ট কার্ড দিতে পারে best card best car best mobile phone আর অনেকগুলো মানে বেস্ট কার ইন বাংলাদেশ ধরেন ইন বাংলাদেশ এগুলো হচ্ছে কিওয়ার্ড বাংলাদেশ ওকে ধরেন বেস্ট কার ইন বাংলাদেশ বাংলাদেশের বেস্ট কার কোনটা এগুলো অনেকগুলো কিওয়ার্ড থাকতে পারে এরকম কিওয়ার্ড আপনাকে দিয়ে দিবে অনেকগুলো তারপরে ধরেন আপনাকে একটা ফটো দিতে পারে ওয়েবসাইট লিঙ্ক তো দিছেই ঠিক আছে আমি কিন্তু এখন ওয়েবসাইটের ভিতর থেকে আমি আমাদের কি আমাদের ফেসবুকে যেতে পারবো ওকে আমি ফেসবুকে যাই দেখি ফেসবুকের লিঙ্কটা আমি এখানে দিছি কিনা কন্টাকাস ওকে কন্টাকাসে যাই যোগাযোগ করার জায়গা দেখি আছে কিনা ওকে ফেসবুকে যাওয়ার অপশন নাই আমি রাখি নেই ভেবি ওকে ফেসবুকে যাই একটা পোস্ট নিই আমি ফেসবুক থেকে সম্পূর্ণ কন্টেন্ট তো আপনাকে দিয়েই দিবে কোনো প্রবলেম নাই তারপরেও তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ঠিক আছে সরি ফেসবুক পেজ এখানে আমাদের অনেকগুলো কন্টেন্ট আছে তো আপনার ওয়েবসাইটের একটা কন্টেন্ট আমি এখান থেকে একটা কন্টেন্ট নিয়ে আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য ধরেন আমি কোনটা নেওয়া যায় একটা ভালো একটা কন্টেন্ট দরকার ওকে এই কন্টেন্টটা নেই এটা হচ্ছে বাংলা কন্টেন্ট আপনার ইংলিশ কন্টেন্ট হতে পারে এই কন্টেন্টের ভিতরে কিন্তু অবশ্যই কিওয়ার্ডগুলো থাকবে যে কন্টেন্টটা আপনাকে দিবে আমরা তো পোস্ট করব ঠিক আছে ব্যাকলিং করব ধরেন এটা হচ্ছে আমার একটা ডেসক্রিপশন বাইরের কাছ থেকে একটা ডেসক্রিপশন নেবেন ট্যাগ তো পাইলামই আমরা আমরা কিন্তু কিওয়ার্ডগুলো পাইছি এখানে দুইটা কিওয়ার্ড পাইছি ঠিক আছে এগুলো এক্সাম্পল কিওয়ার্ড ঠিক আছে তো ওয়েবসাইট লিঙ্ক পাইছি আর কিছু লাগবে না চাইলে আপনি ছবি নিতে পারেন তো এবার আমি যেটা করব একটা ছবি নেই বলেন এই ছবিটা আমি ডাউনলোড করে ফেলি ছবিগুলো আপনাকে দিয়ে দেবেন আপনি বাইরের কাছ থেকে নেবেন ওয়েবসাইট লিঙ্ক শর্ট ডেসক্রিপশন অথবা ল্যান্ডিং পেজ যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক নেবেন অথবা ল্যান্ডিং পেজ নেবেন বা যে ওয়েবসাইটটা র্যাঙ্ক করাতে চান সেই ওয়েবসাইটের লিঙ্ক নেবেন যদি বাইরের প্রোডাক্ট হতে পারে অথবা একটা ল্যান্ডিং পিসটা হতে পারে একটা ফুল ওয়েবসাইট হতে পারে সেটা বাইরের উপর নির্ভর করবে আপনাকে আপনি যেটা নেবেন কিওয়ার্ড নেবেন ওয়েবসাইট লিঙ্ক নেবেন একটা শর্ট ডেসক্রিপশন নেবেন আর কিছু লাগবে না আপনার আর বাকিগুলো আপনি করতে পারবেন তো আমি এগুলো সব মোটামুটি কেটে দেই আমার এগুলার লাগবে না ইনস্টিটিউটও লাগবে না ওকে থাক আমাদের ইনস্টিটিউট তো ধরেন এখান থেকে আমাদের অনেকগুলো সাইট আছে অনেকগুলো সাইট আছে ঠিক আছে এগুলো সব সেম দেখেন সব সেম আমি যদি ক্লিক করি এখান থেকে দেখেন একটা ক্লিক করি এগুলা শিখাইতেছি কারণ হচ্ছে আপনি এইগুলো দিক পড়ে ফেলতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু দেখেন কি লেখা আছে C O L D F U S I one okay এটাতে ক্লিক করছিলাম এবার আমি উপরে এটা যাই দেখেন সেম কিন্তু একই লিঙ্ক একই ওয়েবসাইট এবার দেখেন এটার নাম কি আসলো Java dot IPT dot W same dashboard কিন্তু ওয়েবসাইট ভিন্নতা তো এগুলাতে আপনি যদি একটাতে সাইন আপ করতে পারেন তাহলে মোটামুটি কাজ করতে পারেন এগুলো হচ্ছে প্রোফাইল ব্যাকলিংয়ের আপনার যদি ধরেন আরও সাইটের লিস্ট হতে পারে আমি কিন্তু ডু ফলো ব্যাকলিংয়ের সাইটের লিস্টটাও আমি দিয়ে দিছি এখানে আমাদের এখানে কিন্তু ডু ফলো সাইটের ব্যাকলিংয়ের লিস্টও আছে আমি কিন্তু সরি হ্যাঁ এখানে আমি যদি উপরের দিকে যাই এই যে এখানে কিন্তু ডু ফলো ব্যাকলিংয়ের সাইডের লিস্ট আছে মোটামুটি এখানেই সব কিছু আছে তো আপনি যদি আরও দরকার পড়ে তাহলে এখানে লিখবেন ধরেন ডু ফলো দরকার পড়ে নো ফলো নো ফলো লাগবে না সরি ডু ফলো লাগবে do follow do follow profile backlink site list এটা লিখলে সার্চ করলে আপনি এখানে অনেকগুলো সাইট পাবেন সত্তরটা বেরোইছে একশোটা বেরোইছে এরকম দুইশোটা বেরোইছে তারপরে একশো প্লাস বেরোইছে এরকম আপনি পাবেন যেটা লিখবেন এটা লেখার পরে লাস্টে দুই হাজার সতেরো দিয়ে দেবেন এক করে যদি চান তাহলে দুই হাজার সতেরোটা বেস্ট তো আপনি সতেরো হ্যাঁ বলুন আমাদের হ্যাঁ আপনি গিকে প্রচার করতে পারেন ব্যাকলিং করতে পারেন কিন্তু সেটা তো আসলে আপনার ভিজিটর যাবে সেক্ষেত্রে আপনার গিকটা মানে র্যাঙ্কিংয়ের দিকে যেতে পারে কিন্তু সেটা গুগলের কোনো পৃষ্ঠায় র্যাঙ্ক করতে পারবে কিনা সেটা আমি জানি না কারণ আমরা গিক নিয়ে কোনো কিছু করি নাই সেটা আদৌ বৈধ কিনা কিন্তু আমার মনে হয় যে আপনি ওখান থেকে ভিজিটর পাবেন দেন সেল করতে পারবেন যেমন আপনি যদি ইডিটে যান ইডিটও কিন্তু একটা social media Reddit Reddit okay Reddit dot com এটা খুবই জনপ্রিয় একটা সাইট সোশ্যাল মিডিয়ার একটা সাইট ইডিট আছে এখানে যদি আপনি পোস্ট করেন এখানে দেখেন একটা করে পোস্ট করলে অনেকগুলো মানুষ দেখে দেখছেন এগুলো সব কিন্তু জনপ্রিয় মাধ্যম হচ্ছে অন্য দেশে দেখেন কতগুলো ভিউ হয় এখান থেকে কমেন্ট করতে পারেন কিন্তু এই সাইটটা কিন্তু খুবই স্পামিং করতে দেয় না স্পামিং করলেই সমস্যা তো এরকম সাইটের অভাব নাই ধরেন এই সাইটে আমরা একটা ব্যাকলিং করবো ওকে প্রোফাইল ব্যাকলিং করবো দেন একটা লিঙ্ক বিলিং করবো তো এটাও রাখলাম তো আমি এই সাইটে একটা সাইটে গেলাম যাওয়ার পরে এবার আমি একটা সাইন আপ করবো সাইন আপ করার পরে আমি একটা প্রোফাইল ব্যাক লিঙ্ক করবো পাশাপাশি একটা লিঙ্ক বিল্ডিং করব তো প্রথমে আমি আমার একটা জিমেল ওপেন করি গুগল লিখি গুগল ডট কম এটা আমার ইয়া হতো আমি গুগলে চলে আসলাম এখান থেকে আমি জিমেলটা ওপেন করলাম একটা জিমেল ওকে জিমেল আসুক আপনি যখন কাজ করবেন বা যে ক্লায়েন্টের জন্য কাজ করবেন বা আপনি একটা জিমেল খুলবেন জিমেল খুলে কাজ করবেন ওকে একটা জিমেল খুলতে আর কি কোনো ব্যাপারই না একটা জিমেল খুলবেন অথবা টেন মিনিট জিমেল দিয়ে কাজ করবেন কিন্তু এগুলো কিন্তু খুব একটা লাভ হবে না টেন মিনিট দিয়ে আপনি চাইলে টেন মিনিট দিয়ে করতে পারেন অথবা আপনি ফিক্স জিমেল দিয়ে করতে পারেন জিমেল খুলবেন একটা জিমেলের আন্ডারে ইয়াহু খুলবেন আপনার ইচ্ছা মতো ঠিক আছে আমি ধরেন এই জিমেলটা দিয়ে কাজ করব জানি না এটাতে মনে হয় আমি কাজ করছি এর আগে তো আমি একটা ওয়েবসাইটে চলে গেলাম এখান থেকে আমি রেজিস্টারে ক্লিক করব রেজিস্টার এখানে কারো ক্ষেত্রে রেজিস্টার থাকতে পারে জয়েন লেখা থাকতে পারে সাইন আপ লেখা থাকতে পারে তারপরে আপনার আর অনেক কিছু লেখা থাকতে পারে আপনি জাস্ট সেই বিষয়টা বুঝে আপনি এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন বা আপনার যেটা থাকবে সেখান থেকে আপনি করতে পারেন তো জয়েন নাও লেখা থাকতে পারে আমি ধরেন আমার ইমেলটা দিয়েই দেখি কাজ হয় কিনা ইমেল দিলাম ওকে একটা ইউজার নেম চাইতেছে ধরেন আপনার কোম্পানি ধরেন আমাদের কোম্পানির নাম দিয়ে দিতে পারি ধরেন new life new life learning institute institute অথবা আপনার ওকে ইনস্টিটিউট ইনস্টিটিউট ওকে ঠিক আছে ধরেন আপনি এখানে আপনার ইউজার নেমটা আপনার কিওয়ার্ডের উপর বেস করে দিতে পারেন ধরেন আমি একটা কিওয়ার্ড নিলাম আমার এখান থেকে ধরেন আমার কিওয়ার্ড হচ্ছে কি best institute in Bangladesh okay আমি এই কিওয়ার্ডটা নিলাম নিয়ে আপনি যেটা করবেন এখানে আইসা এটা আপনি এখানে দিয়ে দিতে পারেন ধরেন আমি কিওয়ার্ডগুলো এখানে স্পেস রাখা যাবে না কারণ ইউজার নেমে কখনো স্পেস হয় না তো আমি এটা এখানে দিয়ে দিতে পারি দিয়ে দিয়ে দিছি দেখি নাই কিনা নিয়ে নিছি কিন্তু এবার একটা পাসওয়ার্ড দিবেন আপনি আপনার মতো একটা পাসওয়ার্ড দিবেন ধরেন আমি একটা পাসওয়ার্ড দিলাম একটা পাসওয়ার্ড দিলাম দেওয়ার পরে একটা ক্যাপচা পূরণ করতে বলছো ওকে আমরা একটা ক্যাপচা পূরণ করি চার আর একে যোগ করলে হয় পাঁচ তারপরে কবো যে ভুল হয়েছে নাকি হ্যাঁ ক্যাপচার ভুল হয়েছে দেখছেন আমি পাঁচ লিখছি তারপরে ভুল ওকে আবার লিখলাম পাঁচ এবার ক্রিয়েট ওকে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা করা হয়ে গেছে দেখেন অ্যাকাউন্টটা করা হয়ে গেছে দেখছেন আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট তো এই যে বেস্ট ইনস্টিটিউট ইন বাংলাদেশ এটা লেখলাম এই কিউ এই এই কিওয়ার্ডের আন্ডারে যদি আমরা এখন এই সাইটটা এই কিওয়ার্ডের আন্ডারে চলে গেল মানে একটা দোকানের নাম দিলাম দোকানের নাম দিলাম কি বেস্ট ইনস্টিটিউট ইন বাংলাদেশ হ্যাঁ এখন যদি এই কিওয়ার্ডের আন্ডারে যদি আমি এখানে যদি আমি বলি যে দোকানের মালিক নাম হচ্ছে একটা মালিক হচ্ছে কারা মালিক হচ্ছে আমাদের ইনস্টিটিউট ইনস্টিটিউটের নাম কি নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট এটা হচ্ছে মালিক তো আমি চাচ্ছি যে এখন তো আমাদের দোকান তো তৈরি করা হয়েছে এখন দোকানের তো কোনো মালিক নাই মালিক কখন হবে যখনই আপনি মালিক দিবেন বা দোকানের মানে যে ব্যবসায়ী বা যে দোকানের আসল মালিক তার যখন নামটা দিবেন দোকানের সাথে বা দলিলের নামটা দিবেন তখন তার দোকানটা কিন্তু তার আন্ডারে চলে যাবে এখন কিন্তু এ দোকানে কোনো মালিক নেই এটা হলো ভ্যারাইটিজ দোকান ঠিক আছে তো আমি এখান থেকে সেটিংসে চলে যাব আপনি এক এক জায়গায় থাকতে পারে সেটিংসে থাকতে পারে ডেসক্রিপশনে থাকতে পারে যদি সেটিংসে না থাকে তাহলে আপনাকে ডেসক্রিপশনে যেতে হবে তো আমি ধরেন এখান থেকে আমি ডেসক্রিপশনে চলে আসলাম দেখেন এখানে ওয়েবসাইটে রাখার কোনো জায়গা আছে কিনা যদি না থাকে ধরেন এখানে ফেসবুক জায়গা আছে ইউটিউব আছে স্কাইপ আছে হ্যান্তান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি আছে তো আমি চাচ্ছি এখানে দেখেন হোম পেজ হোম পেজ আছে তো আমি হোম পেজের এখানে রেখে দিলাম ওয়েবসাইটটা আমাদের এবার আমি এখান থেকে আপনি চাইলে আরও অনেক জায়গা থাকতে পারে ওয়েবসাইট লিঙ্ক জায়গা থাকতে পারে লেখা থাকতে পারে ওয়েবসাইট লিঙ্ক তাহলে কি ওয়েবসাইটের আপনার লিঙ্কটা দিয়ে দেবেন বাইরে যে লিঙ্কটা থাকবে সেটা দিয়ে দেবেন তো আমি এখানে আমার লিঙ্কটা দিয়ে দিলাম দিয়ে সেভ করলাম পাবলিশ ওকে এখন দেখেন আমার এই কিওয়ার্ডের আন্ডারে কিন্তু এই দোকানের মালিককে new life planning institute best ইনস্টিটিউটের কিওয়ার্ডের আন্ডারে চলে গেছে কি নিউ লাইফ প্ল্যানিং ইনস্টিটিউট এই যে এইটুক কাজটা আমি করলাম এটাই হচ্ছে প্রোফাইল ব্যাকলিং তার মানে কি একটা লিঙ্ক বিল্ডিং বা একটা প্রোফাইল ব্যাকলিং সাইটে আপনি যদি একটা লিঙ্ক রাখেন বা বলে দেন যে অমুকের সাইট এটা বা অমুকের দোকান এটা বা এটার মালিকে তাহলে কি হবে ওটা হবে প্রোফাইল ব্যাকলিং আশা করি বুঝতে পারছেন তো এবার আপনি এইটুক কাজ করেই শুধু প্রোফাইল মানে আপনার একটা অ্যাকাউন্ট করলেন সেই অ্যাকাউন্টের ভিতরে একটা লিঙ্ক রাখলেন সেটাই প্রোফাইল ব্যাকলিং হয়ে গেল এইটুক কাজ করলেই কিন্তু আপনি শেষ করতে পারেন এই কাজটা আপনি দশটা প্রোফাইলে কাজ করতে কয় মিনিট লাগবে বলেন কয় মিনিট লাগবে সেলিম হাসিপুর কই হাসিপুর হ্যাঁ জান্নাত কয় মিনিট লাগবে বলো দশটা করতে বিশ মিনিট লাগে প্রথম অবস্থা বিশ মিনিট লাগুক কোনো সমস্যা নাই ষাটটা করতে কয় মিনিট লাগবে ওকে দুই ঘন্টা যদি ষাটটা যদি করে যদি আপনি দশ ডলারও নেন এক হাজার টাকা সারাদিনের পরিশ্রম দুই ঘন্টার মূল্য হচ্ছে তো এক হাজার টাকা আর যখন আপনার ফাইবারের ভিতরে যখন দশটা বিশটা তিরিশটা রিভিউ হবে তখন আপনার এক ঘন্টা মূল্যের দাম হবে মিনিমাম তিন থেকে চার হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা আপনি আওয়ারলি কাজ করতে পারবেন এখানে তো এই যে কাজটা করলাম এটার প্রুফ দিবেন কেমনে সেটা দেখব তার আগে আমি এখান থেকে একটা সাবমিট করব। এবার যেটা করব সেটা হচ্ছে আমি ব্যাক লিঙ্ক করবো তো একটা সাইট করবেন সেই সাইটটা মনে করেন ধরেন একটা অ্যাকাউন্ট করছেন সেই অ্যাকাউন্টের ভিতরে এবার আমি পোস্ট করব সেটাই হবে লিঙ্কিং ঠিক আছে মানে লিঙ্ক বিল্ডিং করা এখন বলতেছে ভেরিফিকেশন করতে ওকে ভেরিফিকেশন ভেরিফিকেশন আগেই চাই কিন্তু এটা পরে চাইলো ওকে আমি সমস্যা নেই করবো এই যে কোড একটা দিছে ভেরিফিকেশন সবাই করতে পারে এই সাইটগুলোতে প্রথমে একটাতে ভেরিফাই করলে আর কোনো ভেরিফাই করতে হয় না একটাতে করতে পারলে আপনি সমস্যা হবে না আর সবগুলোতে করতে পারেন ইজিভাবে তো দেখি নাই কিনা ওকে কি লাগা আসলো email successfully verify click here ওই সাইট ওকে এবার আমি এই সাইটে আমি যে সাইটে গেছিলাম দেখি এটাই তো গেছিলাম ভেরিফাই তো হয়ে গেছে ওকে এটা নামে মেবি তাহলে মনে হয় নিচেরটা আমি কোন সাইডে গেছিলাম একটু ব্যাক করি এটা হচ্ছে সাইটের লিঙ্ক ওকে এটা আমি কপি করে ফেলি যেহেতু আমি ভেরিফাই করছি ঠিক আছে ওকে ওকে এবার দেখেন আমার কিন্তু এটা ভেরিফাই হয়ে গেছে আইডি দিয়ে ভেরিফাই করছি আমার অ্যাকাউন্ট হয়ে গেছে একটা অ্যাকাউন্ট হয়ে গেছে এবার আমি পোস্ট করি সাবমিট এখানে সাবমিট হতে পারে পোস্ট হতে পারে পাবলিক হতে পারে অনেক কিছু লেখা থাকতে পারে আপনি অনেকগুলো করলেই বুঝতে পারবেন এখানে সাবমিটে ক্লিক করি এবার ধরেন এবার কি বলতেছে তোমাকে ব্যাকলিং করতে হবে কোন সাইটে ধরেন আমার সাইটের নাম কি এটা আমাদের ইউআরএল হচ্ছে এটা বাইরে আপনাকে দিয়ে দিছে মনে আছে ডক ফাইলে দিয়ে দিছে এটা হচ্ছে বাইরে দিছে তো দিয়ে দিলাম দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম তারা কিন্তু অটোমেটিকলি মোটামুটি অনেক কিছু নিয়ে নেবে দেখেন আমি কন্টিনিউতে ক্লিক করলাম একটু সময় লাগবে ঘুরতেছে তো ঘুরতেছেই এত সময় লাগে এত সময় তো লাগার কথা না আমার নেট স্পিড কম মনে হয় নেট স্পিড কম সেরে গেছে নেট সাইডটা হারাই ফেললাম আনকারেক্ট কোনটাতে সাইন আপ করলাম তাহলে এটা তো না যাবাতে না তো হিস্টোরি হিস্টোরি ওকে মেবি এটা রেড স্পিডের জন্য আমার কাজটা পিছিয়ে যাইতেছে ওকে এটা এরকমই হতে থাকুক আমি আরেকটা দেখি সাবমিট প্রোফাইল ডিলেট কয়েকটা কেটে দেই তাহলে তাড়াতাড়ি আসতে পারে ঘুরতেছে তো ঘুরতেছে ওকে ইয়েতে চলে যাই ধরেন আমি ইডিটে e চলে যাই ইডিটে সাইন আপ করি একটা সাইন আপ করি অ্যাকাউন্ট দেয়া গুগল ও হয়েছে আবার এত সময় নিয়ে এবার হয়েছে স্পিড কম ওকে আসতে থাকুক আমরা এখান থেকে সাইন আপ করি আগে তো আমি আমার এই অ্যাকাউন্ট থেকে লগ ইন করি কন্টিনিউ করি কনফার্ম করে দিই আপনি চাইলে ওইভাবে অ্যাকাউন্ট করতে পারেন সাইন আপ করে অনেক কিছু দিয়ে আর যদি সময় না থাকে এইভাবে করে ফেলতে পারেন তো আমি ইডিটে আসলাম ওকে ম্যান কন্টিনিউ কী নিয়ে কাজ করবেন ধরেন ফ্যাশন এন্টারটেনমেন্ট ওকে দিয়ে আরও কিছু দেই কন্টিনিউ করে দিই গ্রুপগুলোতে জয়েন হতে হবে ফেসবুকের মতো গ্রুপগুলোতে জয়েন হতে হবে আগে আমি কয়েকটা গ্রুপে জয়েন হই জয়েন হয়ে নিলাম এবার আমি পোস্ট করি ওকে কন্টিনিউ আমাদের ইডিট অ্যাকাউন্টটা হয়ে গেছে এবার সাবমিটে এখানে হয়ে যাইতেছে ওকে আমি আমার ইনস্টিটিউটের নামটা দিয়ে দিলাম এটা হতে থাকুক আমরা ইডিটে কাজ করতে থাকি তো এটা আমাদের ইডিট অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে এবার আমরা যেটা করবো এখান থেকে সেটিংয়ে চলে যাই ওকে এখান থেকে settings settings settings settings okay প্রোফাইলে যাই সেটিংস না পাইলে প্রোফাইল পাবো okay keep user name continue okay save তো এটা হচ্ছে আমাদের আমাদের প্রোফাইল এখান থেকে আমাদের ইউজার নেমটা সেট করতে হবে সেটিংস দেখি আমাদের ওয়েবসাইট নাম দেওয়ার অপশন আছে কিনা ওয়েবসাইট ওয়েবসাইট ওয়েবসাইট ওয়েবসাইট না থাকলে ডেসক্রিপশনের ভিতরে আমাদের ইয়ের নামটা দিয়ে দিবেন ইনস্ট মানে আপনার যে লিঙ্কটা থাকবে সেটা দিয়ে দিবেন দিয়ে সেভ করে ফেলবেন অবশ্যই এখানে পাবো আমরা ওয়েবসাইটের নাম দেওয়ার দেখি দেখি দেখি পাই কিনা প্রোফাইল ওকে ওকে এখানে নাই অ্যাকাউন্ট ইংলিশ ইংলিশ ওকে নাই তাহলে আমরা প্রোফাইলই সেভ করে ফেলি প্রোফাইলে লিঙ্ক দিছি এখানে এখানে সেভ করার অপশন কই ওকে অটোমেটিকলি মেবি সেভ হয়েছে প্রোফাইলে যাই আবার প্রোফাইল সেটিংস প্রোফাইল হ্যাঁ অটোমেটিকলি সেভ হয়েছে দেখছেন অটোমেটিক সেভ এবার আমরা পোস্ট করি একটা মানে একটা গ্রুপে যেয়ে আমাদেরকে পোস্ট করতে হবে এখানে আমরা কি করবো একটা পোস্ট লিখবো একটা ইউআরএল লিখে এখানে টাইটেল লিখতে হবে ডেসক্রিপশন লিখতে হবে এখানে লিখে আবার এন্ড করো করতে পারি ইমেজ নেই একটা ইমেজ ধরেন একটা ইমেজ নেই এটা হচ্ছে আমাদের ইমেজ একটা ডেসক্রিপশন নেই এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন অবশ্যই ডেসক্রিপশনের ভিতরে কিওয়ার্ডগুলো থাকতে হবে ফার্স্টেই কিওয়ার্ডগুলো থাকতে হবে ওকে আমি দিয়ে দিলাম ডেসক্রিপশনটা এডিটে এখানে টাইটেল ওকে আমি ওইটা পরে দিতেছি আগে ডেসক্রিপশনটা দিয়ে নেই ইমেজটা আছে এখানে ওকে এবার আমি টাইটেলটা দিব কি বেস্ট ইনস্টিটিউট আমার যে কিওয়ার্ডটা আছে সেটা সেটা হচ্ছে আমার কিওয়ার্ড মানে টাইটেল ইউজ করব আমরা ধরেন আমি টাইটেল ইউজ করলাম ইমেজের এখানে অটোমেটিক শো হয়ে যাবে এখানে লিঙ্ক তো শো করাই আছে আপনি চাইলে ধরেন একটা কিওয়ার্ড এখানে ফোকাস করে দিচ্ছেন আরও কিওয়ার্ড আছে ওইটার উপর কিওয়ার্ড আছে আরও ধরেন আমি একটা কিওয়ার্ড এখানে দিয়ে দিই বেস্ট কার ওকে বেস্ট কারের ভিতরে আমি চাচ্ছি নিউ লাইফ প্ল্যানিংটা অ্যানকর করে দিব তো আমি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আমি লিঙ্ক আপ করে দিতে পারি তাহলে অ্যানকর হয়ে যাবে ওকে আমি নিচের দিকে আসি অ্যানকর ওকে অ্যানকর অ্যানকর করা অপশন হইতেছে না যেন লিঙ্ক টাইটেল অ্যানকর করা যাচ্ছে না ওকে ব্যাপার না তো আমরা যেটা করবো এখান থেকে সেভ করে ফেলি পোস্ট এখানে কি শব্দ বেশি হয়েছে ওকে আমি এগুলো কেটে দিই কয়েকটা post save community okay community save করি এটাতে আর কি সমস্যা সবই তো ঠিক আছে সংখ্যা বেশি হয়েছে নাকি ওকে এবার করতে পারবো দেখেন এবার করতে পারবো ডিসক্রিপশনটা বড় হয়ে গেছিলো এবার পোস্ট করি ওকে হয়ে গেছে পোস্ট পেন্ডিংয়ে থাকবে যদিও ব্যাপার না একটা পোস্ট হয়ে গেছে এবার কি নিচে দেখেন আমাদের প্রোফাইল ব্যাকলিং হয়েছে একটা প্রোফাইল একটা ব্যাকলিংও করছি একটা প্রোফাইল ব্যাকলিং আর একটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং করছি এবার আপনি যেটা করতে পারেন এবার একটা প্রুফ যোগাইতে পারেন ধরেন এখানেও আমাদের ওয়েবসাইটটাও হয়ে গেছে এবার আমি আমাদের এখানে টাইটেল দিব টাইটেল দিব কি বেস্ট কার বেস্ট কারটা এখান থেকে কপি করি বেস্ট কার টাইটেল তারপরে ক্যাটাগরি একটা নিউজ দিলাম ট্যাগ দিতে পারেন বেস্ট কার আপনার ইচ্ছা মানে ট্যাগ দিলাম আমি এটা ও শিট ট্যাগ হচ্ছে এটা ডেসক্রিপশনটা আমি এখান থেকে দিয়ে দিই কপি করে সম্পূর্ণ ডেসক্রিপশন বাইরে আপনাকে দিয়ে দিবে এগুলা কোনো টেনশন করতে হবে না দিয়ে দেওয়ার পর দেখেন একটা সুন্দর করে একটা ডেসক্রিপশন দিয়ে দিছি এবার এখানে ছয় যোগ করে ছয় পাইলাম ছয় সেভ করে দিলাম কাজ শেষ নেক্সট এবার আমি প্রোফাইল থেকে দেখতে পারি সাবমিটে আমাদের পোস্ট হয়েছে কিনা এই যে একটা প্রোফাইল এটা হলো ব্যাকলিং হলো আর এটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিং হলো এটা সরি এটা লিঙ্ক বিল্ডিং হলো লিঙ্ক বিল্ডিং বলে আপনি বুঝতে পারেন যেগুলো করি সবগুলো ব্যাকলিং তো এটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং আর এটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিং এটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং এটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিং আশা করি দুইটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারছেন এবার এটা সমস্ত প্রুফটা নেবেন কিভাবে তার আগে বাইরের আমরা কিছু জিনিস দেখব একটা টুলস সম্পর্কে জানি সেটার নাম লিখবেন হচ্ছে একটা টুলস জানবেন সেটার নাম হচ্ছে মোজো এম ও জেট লিখবেন লেখে ইন্টারে চাপ দিবেন মোচ ওকে এখানে লিখবেন সফটওয়্যার এটা প্রথমে পেয়ে যাবেন তো বায়ার আপনাকে বলতে পারে যে পরীক্ষা করতে পারে আপনার একটা ওয়েবসাইট দিয়ে বলতে পারে এই ওয়েবসাইটে ডিএবে কত এই সাইটটা র্যাঙ্ক করাতে পারবা কিনা কত সময় লাগবে হ্যান ত্যান অনেক কিছু বলতে পারে তো আমরা এখান থেকে কি করব সাইন আপ করবো তো এখানে ইন আছে ইন করলাম সাইন আপের বাটন পাইলাম না তো এখান থেকে সাইন আপের যদি বাটন না পান লগিংয়ের নিচে আসলেই দেখেন ক্রিয়েট বাটন আছে আমার অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা আছে তো আমি এখান থেকে ক্রিয়েট করি আপনি চাইলে email address display name password দিয়ে ক্রিয়েট করতে পারেন আর অথবা আমার মতো করে আমি তো যেহেতু তৈরি করছি আমি আর এটা করলাম না আপনারা সাইন আপ করে নেবেন একদম সিম্পল ফেসবুকের মতো তো আমি এখান থেকে লগ করি লগ ইন করলাম এই অ্যাকাউন্টটা লগ করা হয়ে গেছে তার আগে কিন্তু লগ করার আগে আমি একটা মিসিং করছি সেটা হচ্ছে আমি এক্সট্রেকশনটা নামাই নেই ওকে আমি চলে যাব হচ্ছে থ্রি ডট মেনু মেনু থেকে চলে যাব মোর মোর থেকে চলে যাব এক্সট্রেকশন এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে থ্রি ডট মেনুতে চলে যাব থ্রি ডট মেনু থেকে open the Chrome web store এখানে ক্লিক করব ক্লাসটা অনেক বড় হয়ে গেল তো এখান থেকে আমি লিখব হচ্ছে মোস মোজ লিখলে পেয়ে যাবেন আপনি সফটওয়্যারটা এক্সট্রেকশনটা এই যে প্রথমে পেয়ে গেলাম মোজ এখান থেকে আপনি অ্যাড করে নেবেন এখানে তো আমাকে বলতেছে অ্যাড করাই আছে ওকে মোচ মোজ ওকে এই যে আমার অ্যাড করা আছে আমি এখান থেকে পিন করে দিলাম এখানে এখানে অ্যাড বাটন থাকবে অ্যাড করে নেবেন তো এবার আমি চাচ্ছি যে আমার এই ওয়েবসাইটের ডিএপে কত আমি যে ওয়েবসাইটটা করছি সেটা ডিএপি কত বা আমি সাইট যে সাইটে লিঙ্ক বিল্ডিং করছি সেটা ডিএপি কত এটা জানার দরকার আছে কারণ আপনাকে বায়ার বলতে পারে ডিএপি কত থাকবে কারণ কিছুক্ষণ আগে দেখলাম না ডিএ পিএ এত থেকে এত এত থেকে এত এগুলো কিন্তু দেখছি তো এবার ধরেন আমি এটা সাইটে ডিএপি এটা দেখবো আমি এখানে রিপ্লেস করি ওকে রিপ্লেস করি একটু রিলোড ওকে এবার আমি মোস্টটা এখান থেকে অন করে দিই দেখি এটার ডিএপে কত আছে দেখেন আমার ডিএ পি আছে আট লিঙ্ক আছে তিনটা ডি আছে কত তিনটা ডোমেন অথরিটি তিন পেজ অথরিটি হচ্ছে আট তো এবার আমি যে সাইটে ব্যাকলিং করলাম সে সাইটে ডিএপে কত একটু দেখেন আমি এই সাইটে চলে আসলাম ডু ফলোতে তো এখানে আমার প্রথমে আমার এটা দেখাতে আমি এটা ডিএপে দেখি এটা ডিএপে ক্লিক করি এটা ডিএসপি আছে হচ্ছে ওরে পঞ্চাশ ডি তেতাল্লিশ লিঙ্ক আছে দুইশো ওকে মোটামুটি এটার আইডিয়া পেয়ে গেলাম এটা ডিএপে কত এই ওয়েবসাইটের তো এবার আমি যে এডিটে করলাম সেটা ডিএপে এটা দেখি এখান থেকে এডিটে ক্লিক করি এখানে ডি আছে কত মানে পি আছে তেপ্পান্ন আর এটা আছে একানব্বই অনেক কিন্তু এটা এটা খুবই ভালো একটা লিঙ্ক বিল্ডিং বা প্রোফাইল ব্যাকলিংয়ের একটা সাইট এটাকে বলা হয় সোশ্যাল মিডিয়া ঠিক আছে তো এটা এখানে করলে এরকম দুইটা তিনটা সাইটে যদি ঠিকমতো পোস্ট করতে পারেন সাইট দুই তিন দিনের মধ্যে ফার্স্ট পিস্টে চলে আসবে কিন্তু সেটা নতুন সাইট না যদি কেউ যদি আপনাকে বলে আমার এই সাইটটা কি ফার্স্ট পিস্টে আনা পসিবল মোটেও না কারণ আমার সাইটটা কি নতুন যখনই বিশের নিচে আপনি ডিএপিএ দেখবেন তখন বুঝবেন সাইটটা খুবই নতুন এবার আমি একটা জায়গায় চলে যাব আমি এই সাইটটা নিব ধরেন লিঙ্ক বিল্ডিংয়ের সাইটটা আমার এই সাইটটা নিয়ে আমি মোজোর ওয়েবসাইটে চলে যাই ঠিক আছে মোজো অথবা আমি একটা ওয়েবসাইট নিয়ে আসি ধরেন কার বেস্ট কার বেস্ট কার লেগে একটা ওয়েবসাইট নিয়ে আসি এবার এখান থেকে দেখতে পারি ধরেন আমি এখান থেকে মোজোগুলো চালু করে দিই যে আমাদের প্রতিযোগী কারা ধরেন আমার সাইটটা হচ্ছে এটা ঠিক আছে এটা আমি দেখব একটু সময় লাগবে এখানে আসতে একটু সময় এই যে শুরু হয়ে গেছে দেখছেন তো আমার প্রতিযোগিতা হচ্ছে এটা কেন ভুলভাল আসতেছে নাকি রিপ্লেস তাই তো মনে হচ্ছে এখানে এক দিয়ে জীবনও তো ফার্স্ট পেজটায় আসা যাবে না দেখি তো ওয়েবসাইটে যাই এখানে ভুল দেখাইতেছে আমি ইয়াহু ইউজ করতেছি তো ভুল দেখাইতেছে এটা কখনোই পসিবল না এক দিয়ে ফার্স্ট পজিশনে আসা ওকে ওকে দেখছেন এটার রিয়েল কত পঞ্চান্ন আর এটার হচ্ছে আটাত্তর তো এবার এটাতে আমি ক্লিক করে আসলাম মেবি এটা মেবি দেখি তো হ্যাঁ এটাতে ক্লিক করে দেখলাম আমি কত এবার এর উপরেরটা দেখি যে ওর সাথে আমি এক নাম্বার পিছিয়ে আছি এটার কাহিনিটা কি ও তো আমার থেকে ভালো তো দেখি ওর ডিএপি এটা কত ওর আছে দেখেন ষাট হচ্ছে পিএ তার মানে এখানে আমরা কত পেলাম পঞ্চান্ন তার থেকে ওয়ার থেকে কিন্তু আমি পাঁচ কম পিএতে ওকে এবার ডিএতে ডি আছে কত নব্বই আর আমার আছে কত আটাত্তর তাহলে ওয়ার সাইডটা গুগলে ফার্স্ট পিসটা আসবে না আমারটাই চলে আসবে সেই জন্যে এর থেকে ওকে ফার্স্ট ওয়ার থেকে এক দাপাই গিয়ে দিছে ঠিক আছে আবার ওর থেকে আবার ওকে এক দাপাই গিয়ে দিছে মানে বুঝতেছেন পয়েন্টের উপর বেস করে গুগল আপনাকে আগায়া দিবে যে আপনি কয় নাম্বার পজিশনে থাকবে সেটা গুগল ঠিক করবে তো এই হচ্ছে কাহিনী ডিএপিএটা এবার ধরেন আমি চাচ্ছি যে এই সাইটটার ডিএপিএটা বেশি তো আমি এই সাইটের সমস্ত কিছু তারা কয়টা কিওয়ার্ড ইউজ করতে সবগুলো বের করব তো আপনি এখান থেকে লিখবেন মজোতে আমি চলে যাই মৌজো ওকে আমি মৌজোতে ক্লিক করি ওয়েবসাইটে চলে যাব মজোতে মজোতে আসার পরে আমার যেহেতু সাইন আপ করা আছে আপনি নিচের দিকে চলে আসবেন এখান থেকে আইসা ফিউচার এক্সপ্লোয়ার অল ফিউচার এখানে ক্লিক করতে পারেন ক্লিক করে নিচে দিকে আসবেন এখান থেকে এখান থেকে একটা লিঙ্ক দেওয়ার অপশন আছে এখান থেকে আমি লিঙ্কটা আমাদের দিয়ে দিলাম দিয়ে এবার সার্চ কিওয়ার্ড তারা কতগুলো কিওয়ার্ড ইউজ করতেছে কত নাম্বার পজিশন আছে সব আমরা এখান থেকে দেখতে পারবো এইটুক দেখানোর উদ্দেশ্য এটা কিন্তু মানে এটা বাইরের দিক কিন্তু এটা আমাকে দেখানো হচ্ছে কারণ হচ্ছে আপনাদের এটা কোট লাগবে এটা মাসবি এই এক্সটেনশনটার কাজে লাগবে দেখেন তার ডিএ পেজ অথরিটি আছে কত মানে পি আছে হতে বাহাত্তর ডোমেন অথরিটি আছে নব্বই তো এবার দেখি কিওয়ার্ড কয়টা র্যাঙ্কিং আছে সময় লাগতেছে সার্চ নো রেজাল্ট আসতেছে টপ কিওয়ার্ড এটা ইউএসের জন্য তার কিওয়ার্ডগুলো দেখাইতেছে না মেবি কোনো একটা প্রবলেম হয়েছে ওকে তো দেখি আরেকটা জনেরটা দেখি অ্যাডটা আসে কিনা বেস্ট কার এটা মাঝে মাঝে ভুল দেখে আর কি কিন্তু এটা আসবে দুই একবার ট্রাই করলে হবে দেখি এটা তো আসে কিনা ওকে টোটাল কিওয়ার্ড আছে হচ্ছে একত্রিশশো একত্রিশশো কিওয়ার্ড র্যাঙ্কিং আছে এটা রেখে তার মানে এই কিওয়ার্ড দিয়ে ফার্স্ট পজিশনে আছে এই কিওয়ার্ড দ্য সেকেন্ড পজিশনে এটার মান্থলি ভিজিটর আসে দেখেন কত দেখছেন এত ভিজিটর আসে মান্থলি এই ওয়েবসাইটের ভিতরে এই কিওয়ার্ড দিয়ে দেখেন এখানে টোটাল অনেকগুলো কিওয়ার্ড পাবেন তো এই কিওয়ার্ডগুলো বের করে আপনি অ্যানালাইটিক্স করতে পারেন যে তার সাথে প্রতিযোগিতা করলে আপনার কোন কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে দেখছেন ব্যাপারটা এই হচ্ছে কাহিনী এটা দরকার নাই আমাদের আপাতত আপনি এগুলো দেখার জন্য আপনার কাজ যখন করতে যাবেন তখন লাগবে এটা তো এবার আমরা এই যে কাজগুলো করলাম ডিএপিএ প্রোফাইল ব্যাকলিং যাই করি না কেন সেটা আমি এবার প্রুফ নিব কীভাবে তো আমি এগুলো কেটে দিলাম তো এখান থেকে আমি গুগল ড্রাইভে চলে যাব জিমেলে আসবেন জিমেল থেকে এখানে দেখেন ডটগুলো আছে অনেক নাইন ডট এখানে ক্লিক করে ড্রাইভে চলে যাবেন আমি ড্রাইভে চলে আসলাম এখান থেকে প্লাস নিউ লেখা থাকবে এখানে নিউ লেখা থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করে এক্সেল গুগল এক্সেল এখানে ক্লিক করবেন একটা এক্সেল নেবেন তো এবার আমি এখান থেকে এটা একটু চাপ মানে ই করে দিই ছোটো করে দেই এখানে লিখব নং ওকে নং লিখলাম এখানে লিখব হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক ওয়েবসাইট লিঙ্ক তারপরে হচ্ছে এখানে নেবেন হচ্ছে স্ক্রিনশট স্ক্রি screenshot link screenshot link তারপরে নেবেন হচ্ছে এখানে আমি আরেকটা দুইটা তিনটা জিনিস অপশন রাখতে পারি যদি বাইরে যদি ডিএ পেয়ে চায় তাহলে আপনি এখানে লিখবেন ডিএ আর এখানে লিখবেন হচ্ছে পিএ আর এখানে লিখবেন হচ্ছে live link live link by profile link profile link okay আশা করি সম্পূর্ণ এটুকু আপনারা করতে পারবেন তো এখান থেকে আমি এটা সেট করে দিব এখান থেকে আমি মেডেল করে দিব সবগুলো মেডেল মেডেল করে দিলাম এবার এই ফন্টটা মানে এই ঘরটা আমি চাচ্ছি বড় করব আমি এই ঘরটা বড় করি এখান থেকে চোদ্দো করে দিলাম সবগুলো লেখা বড় হাতের হোক বড় করে দিলাম আর এর নিচের দিয়ে একটা শ্যাডো দিব ওকে তো এখান থেকে একটা শ্যাডো দিতে পারি মানে একটা কালার দিয়ে দিলাম দেখি কোন কালারটা নেওয়া যায় ওকে আমি এই কালারটাই সবসময় ইউজ করি আরেকটু ফোনটা বাড়ায় দিই ওকে আঠারো করে দিই আঠারো ওকে আমাদের মোটামুটি কাজ শেষ এবার আমি প্রুফগুলো নিব এখানে এক দুই দিয়ে আমি এখানে টান দিয়ে অনেকগুলো যেহেতু করব তো আমি হিসাবগুলো একবারে করে দিলাম ওকে গুণা হয়ে গেছে তো এবার আমি ওয়েবসাইটে লিঙ্ক নিব ওয়েবসাইট লিঙ্ক নেওয়ার আগে একটা স্ক্রিনশটের একটা প্লাই এক্সট্রেকশন নামে দেবে এখান থেকে যাবেন থ্রি ডটে থ্রি ডট থেকে মোর মোর থেকে এক্সট্রেকশন এখান থেকে লিখবেন হচ্ছে এখান থেকে আসবেন মেনুতে মেনু থেকে আবার কম ওয়েব স্টোর এখানে লিখবেন Lightshot L G S T Lightshot maybe এরকম বার নাম ওকে লাই শট প্রথমে পেয়ে যাবেন লাই শট এখানে ক্লিক করে এখানে অ্যাড অ্যাড করে নেবেন ওকে আমি অ্যাড করে নিছি আমার লাগবে না তো আমি এই যে আমি একটা কাজ করছি প্রোফাইল ব্যাকলিং ওকে আপনি চাইলে এই শুধু উপরেরটা লিঙ্কটা আপনি মানে স্ক্রিনশট নিতে পারেন ধরো আমি স্ক্রিনশট উপরেরটাও নিতে পারি সম্পূর্ণ আমি যেহেতু লিঙ্ক বিল্ডিং ব্যাকলিংও মানে লিঙ্ক বিল্ডিং করছি তো আমি দুইটা একসাথে নিতেছি তো এখান থেকে আপনি ঘর তৈরি করে দিতে পারেন এটা হচ্ছে ঘর এখানে এটা দিয়ে বুঝিয়ে দিতে পারেন যে হ্যাঁ এটা করছি আমি এটা করছি প্রোফাইল ব্যাকলিং এরকম করে দিয়ে এখান থেকে মেঘের মতো একটা আইকন আছে এখানে ক্লিক করেন আপলোড আইকন আপলোড আইকনে আমরা ক্লিক করলাম ক্লিক করে কাট কাট করে দিলাম লিঙ্কটা এবার আমি চাচ্ছি স্ক্রিনশটের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম তো আরেকটা নেই এটাতে নেই এটাও যেহেতু করছি আমি প্রোফাইল ব্যাক লিঙ্ক এটার লিঙ্কটাও নেই স্ক্রিনশটটা <coughs> তো আমি এটাও নিলাম সেমভাবে তো দুইটা স্ক্রিনশট নিলাম নিচে সাজায় দিলাম দুইটা হয়ে গেল একই স্ক্রিনশট নাকি এটা স্ক্রিনশট কি একই নাকি লিঙ্ক ওকে কপি হ্যাঁ একই ওকে লিঙ্ক নেওয়া হয়ে গেল এবার আমি চাচ্ছি দুইটার কি নিব ওয়েবসাইট লিঙ্ক ওকে আমি ওয়েবসাইট লিঙ্কটা নিচ্ছি হচ্ছে এটার ওয়েবসাইট লিঙ্ক এটা এ পর্যন্ত ফার্স্ট এডটা হচ্ছে এটা তো ওয়েবসাইট লিঙ্ক নিলাম এবার সেকেন্ডের ওয়েবসাইট লিঙ্ক নেই আপনি একটা একটা করে করবেন আমি দুইটা একসাথে করতেছি তাড়াতাড়ি করার জন্য ঠিক আছে আমি ওয়েবসাইট লিঙ্ক নিলাম দুইটা একটা হচ্ছে ইডিটা একটা হচ্ছে ওইটা তো এবার ডিএপিএ কত তো আমি ডিএপিএ মজুতা বাড়ি করি এটা ডিএপিএ কত এটা ডিএপিএ হচ্ছে পি আছে চৌত্রিশ তেতাল্লিশ ওকে ডি আছে চৌ তেতাল্লিশ এটা ডি আছে তেতাল্লিশ আর পি আছে চৌত্রিশ চৌত্রিশ হয়ে গেল ডিএপিএ তো এবার প্রোফাইল ব্যাকলিঙ্ক এখান থেকে আপনি এই সম্পূর্ণ লিঙ্কটা প্রোফাইলের ব্যাকলিঙ্কটা দিয়ে দিতে পারেন আমি প্রোফাইলের সম্পূর্ণ লিঙ্কটা দিয়ে দিলাম প্রোফাইল আইসা প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিলাম তো এবার আমি চাচ্ছি ইডিটের ডিএপে কত ইডিটের পি আছে তেপ্পান্ন একানব্বই ওকে একান্ন তেপ্পান্ন দিয়ে দিলাম এবার আমি এটার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিলাম প্রোফাইল লিঙ্কটা এটা হচ্ছে আমার প্রোফাইল লিঙ্ক প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দিলাম এই কাজগুলো করে আপনি মোটামুটি পঞ্চাশটা যে কয়টা কাজ নেবেন সেই কাজের উপর নির্ভর করে এগুলো দিয়ে এবার সম্পূর্ণ একটা স্ক্রিনশট নেবেন সম্পূর্ণ কাজ করার পর ধরেন কাজ করে নিই আগে ধরেন এটা আমি কাজ করছি অনেকগুলো কাজ করছি মনে করেন এক্সাম্পল অনেকগুলো কাজ করছি ওকে আমি মনে করো অনেক কাজ করছি কয়টা কাজ করে দিলাম এখান থেকে মোটামুটি একুশটা লিঙ্ক বিল্ডিং করছি বাইরে আপনাকে বলছে একুশটা লিঙ্ক বিল্ডিং করতে তাহলে আপনি একুশটা লিঙ্ক বিল্ডিং করছেন বা ব্যাকলিং প্রোফাইল ব্যাকলিং যাই বলেন করছেন করার পর এবার এখান থেকে সরি আরেকটা জিনিস মিসিং হয়েছে সেটা হইতেছে এখানে বাইরের নাম লিখবেন অথবা কাজের নাম লিখবেন যে লিঙ্ক বিল্ডিং অথবা প্রোফাইল ব্যাকলিং অমুক বাইরের নাম লিঙ্ক বিল্ডিং এগুলো আমি দেখাই দিব যখন ডেলিভারি দিবেন তখন লিঙ্ক বিল্ডিং লিখলেন লেখার পরে এখান থেকে এটা আমি সম্পূর্ণ স্ক্রিনশট নেবেন একটা স্ক্রিনশট নেবেন প্রথমে এখান থেকে নিয়ে এই যে ধরেন এই যেখানে দেখেন সেভ করার একটা অপশন আছে ঘরের মতো মাউজের কাজশটটা দেখেন এখান থেকে ক্লিক করে এখানে সেভ করে দেবেন সেভ আপনার কম্পিউটারে এই স্ক্রিনশটটা নিয়ে রাখবেন সেভ করে ফেললাম এটা সেভ করা শেষ এবার আপনি এই লিঙ্কটা বাইরকে দিয়ে দিবেন ধরেন এখানে লিখবেন শেয়ার শেয়ার থেকে নিচে নিচেরটা থেকে এখানে চলে যাবেন anyone anyone with the link এখানে ক্লিক করবেন এখানে দিয়ে দেবেন হচ্ছে এডিটর অথবা ভিউ আপনার ইচ্ছা দিয়ে এখান থেকে এটা ক্লিক করে দেবেন কপি দ্য লিঙ্ক এটা দিয়ে আপনি কাজটা ডেলিভারি দিবেন বলবেন যে বাইরের কাজটা আমি খুব ভালোভাবে করছি হ্যান এগুলো আমি যখন ডেলিভারি দেন আপনারা তখন আমি একটা ডিসক্রিপশন লিখে দেবো ওই ডিসক্রিপশনের ভিতরে এই লিঙ্কটা দিবেন আর স্ক্রিনশটটা দিয়ে দিবেন বাইরকে যখন দিয়ে দিবেন বাইর খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ তো এইটুক কাজ আশা করি করতে পারবেন তো ইয়ে হাসিবুর কই হাসিবুর করতে পারবে না কাজটা ওকে হ্যাঁ, তাহলে যেটা করবা লিঙ্কগুলো যেহেতু আমি দিয়ে দিছি তো সম্পূর্ণতে যায়া সবগুলো দেখবা ওয়েবসাইটগুলো দেখবা যে এগুলোতে সাইন আপ করা পসিবল কিনা দুই একটা পোস্ট মোস্ট করবা আর যদি পোস্ট করো সেটা তো আরও বালা তাহলে পরবর্তীতে কোনো ঠেকবা না কাজ করতে গেলে ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ একটা ইমেল দিয়ে করবা একটা ইমেল দিয়েই কারণ আমরা এক আমাদের যদি লিঙ্ক বিল্ডিং করার প্রয়োজনীয়তা খুব বে কম থাকে ধরো একশো দেড়শো লিঙ্ক বিল্ডিং সাইট করতে হবে তাহলে তুমি কি করবা একটা জিমেল দিয়ে চালা দিবা যদি পাঁচ হাজার লাগে তাহলে তো পাঁচ হাজার সাইটগুলো তো এত সাইট বের করা পসিবল না তাই না তখন দুইটা জিমেল খুলে একই সাইটে বারে বারে করবা ঠিক আছে ওকে তাহলে আমি ক্লাস স্টার্ট করে দিই